নিচ্ছ কিন্তু মনে রাখবে কথাটা যেন রাস্তায় পড়ে না থাকে যেন ছেড়ে না যায় আচ্ছা পতাকা আর কিছু ও কেক আর চকলেট আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সব কিছুই নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ পতাকা নিচ্ছি রাস্তায় রাস্তায় দেখি কেউ বিক্রি করলে নিয়ে যাচ্ছি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ব্যাটা পতাকা কত করে পাঁচ টাকা দুটো দাও তো এই পতাকা এই পতাকা যতক্ষণ আমার কাছে ছিল আমি এটাকে যত্নে রেখেছিলাম এবার এটাকে আপনাকে দেওয়ার পর এর সম্মান রাখার দায়িত্ব আপনার যেন রাস্তায় পড়ে না থাকে যেন ছুঁয়ে না যায় কেন এই কথা বলছো গত বছর পনেরোই আগস্টের পরের দিন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম ঠিকই বলেছ আমরা শুধু পনেরোই আগস্টের দিন পতাকার সম্মান করি কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন যে পতাকার সম্মান করা উচিত এটা আমাদের মনে থাকে না তোমার কথা আমরা মনে রাখবো এবার তো দাও Yeah.